যতবার দেখি মাগো তোমায় আমি স্বাদ মেটে না তবু তোমায় দেখি সবাই বলে ভগবান সুন্দর হবে না তো সুন্দর তোমার থেকে যতবার দেখি মাগো তোমায় আমি যতবার দেখি শুধু আমি স্বাদ মেটে না তবু সবাই বলে ভগবান সুন্দর হবে না তো সুন্দর তোমার থেকে যতবার সুখেতে দুঃখেতে মুখে আসে মা ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা সুখেতে দুঃখেতে মুখে আসে মা যতবার দেখি মাগো তো